হ্যালো বন্ধুরা বাংলা অ্যামাজিংয়ে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে ধনী আর কোটিপতিদের দেশ কাতারের ব্যাপারে এমন কিছু তথ্য যা হয়তো আপনাকে আশ্চর্যজনক করতে পারে কাতার হলো আরব দেশগুলির মধ্যে খুবই ছোট একটি দেশ কিন্তু এখানকার লোকের অর্থ আর বিলাসিতা যে কোনো লোকের চোখের ঘুম কেড়ে নিতে পারে কাতারের টোটাল জনসংখ্যার শুধুমাত্র চোদ্দ শতাংশ কাতারের বাসিন্দা আর বাকি ছিয়াশি শতাংশ বাইরের দেশ থেকে আসা লোক যা কাতারে কাজ করার জন্য এসেছেন কাতার বিশ্বের এমন একটি দেশ যেখানে একশো আশিটিরও বেশি দেশের নাগরিক কাজ করে থাকেন কাতারে নাগরিকদের কাছ থেকে কোনো ইনকাম ট্যাক্স নেওয়া হয় না এবং এখানে অন্যান্য সমস্ত ধরনের ট্যাক্সের মাত্রা অনেক কম হওয়ার জন্য এখানে আসবাবপত্রের দাম পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম সিঙ্গাপুরের পর কাতার বিশ্বের দ্বিতীয় দেশ যেখানে সর্বাধিক কোটিপতি বসবাস করেন এটি শুনে আপনি হয়তো হতবাক হয়ে যেতে পারেন কে কাতারের টোটাল জনসংখ্যার তেরো শতাংশেরও বেশি লোক কোটিপতি কাতার একটি তেল সমৃদ্ধ দেশ হওয়ার জন্য কাতারে পেট্রোলের দাম অনেক কম কাতার বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো গরিব লোক নেই এমনকি কাতারের ভিকিরিরাও না খেতে পাওয়ার মতো গরিব নন কাতারে বেকারের সংখ্যা এক শতাংশেরও কম এবং এখানকার নিরানব্বই শতাংশেরও বেশি লোক কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত কাতারে বাইরে থেকে আসা শ্রমিকদের মাত্রা এতটাই বেশি যে কাতারের জনসংখ্যার আশি শতাংশই পুরুষ আর এখানে মহিলাদের সংখ্যা শুধুমাত্র কুড়ি শতাংশ যা কাতার বাদ দিয়ে বিশ্বের অন্যান্য কোনো দেশে দেখা যায় না তেল ছাড়াও কাতারের টাকার একটা বড় অংশ মুক্তা নিষ্কাশন এবং মাছের উৎপাদন থেকে এসে থাকে কাতারে একটি কৃত্রিম দ্বীপ বানানো হয়েছে যা পার্ল অফ কাতার নামে পরিচিত আর এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করার মতো কাতার বিশ্বের প্রথম ছোট দেশ যে দু সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে কাতার একটি মুসলিম দেশ হওয়ার জন্য কাতারে দু ধরনের আইন কার্যকর করা হয় প্রথমটি হলো সাধারণ নাগরিক আইন আর দ্বিতীয়টি হলো শ্যারিয়া আইন এখানে শ্যারিয়া আইন থাকার জন্য কাতারে কোনো মহিলার স্কার্ট পরা একেবারে নিষিদ্ধ তাছাড়াও মুসলিমদের জন্য মদ খাওয়া বা মদ বিক্রি করা একেবারেই নিষিদ্ধ কাতারে যদি আপনি ধর্মের বিরুদ্ধে কিছু বলে থাকেন তাহলে আপনাকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে তাছাড়া আপনি যদি গম্ভীর অপরাধ করে থাকেন তাহলে আপনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে কাতারের বাসিন্দাদের পিছু আয় ভারতীয়দের একুশ গুণ এবং বাংলাদেশিদের ২৬ গুণেরও বেশি তো বন্ধুরা আপনাকে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর বেল বাটনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও আপনি সময় পেতে পারেন আলাইকুম জার্মানি থেকে মিথিলা নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি তো আমরা আমাদের বাসা থেকে আজকে অন্য একটা প্লেসে আসছি তো আমাদের নিয়ে এসেছেন এই ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া আচ্ছা জায়গাটার নাম কি আর আমরা কোথায় যাচ্ছি যদি একটু বলেন জায়গাটার নাম হচ্ছে মুহার্ট এখানে একটা ওয়াটারফল আছে এই কারণে একে বলে মুরহাডে ভাষা ফেলে আচ্ছা পানির শব্দ কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি হ্যাঁ। জায়গাটা আশা করি অনেক সুন্দর এই যে পানি আচ্ছা মুর হাটটা হচ্ছে জার্মানির বাদেন বুতেন বাকি স্টেটে একদম জঙ্গল ঘন জঙ্গল না বড় বড় গাছ দেখতে পাচ্ছি ঘন জঙ্গল আমরা গাড়ি দিয়ে ভালো ভিতরেই ঢুকছি আর জার্মানিতে আমি আগেও বলছিলাম যে ভিডিওতে যে জার্মানির যে জঙ্গল এগুলো সব হচ্ছে ন্যাচারাল না মানে কৃত্রিম জার্মান গভর্নমেন্টের তৈরি করা মানে গভর্নমেন্ট না মানে একটা মানে এখানে একটা সময় এসিড বৃষ্টি হয়েছিল পুরো ইউরোপে তখন পুরো বন ভূমি পুরো মানে যা ছিল অ্যানিমাল সব মারা গেছে এর জন্য বনে কিন্তু কোনো হিংস্র কোনো প্রাণীও নাই হিংস্র প্রাণীও নাই এবং কিছু শুকর আছে হরিণ আছে হরিণ আছে হ্যাঁ। আর কিছু শিয়াল তো এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে কতগুলা পয়েন্ট কোনটা কত কিলোমিটার সেটা দেখাচ্ছে প্রচুর বাতাস আমাদের মতোই দুই দিন দুইজন টুরিস্ট দেখতে পাচ্ছি আমরা চমৎকার ওয়েদার মনে হয় ফিফটিন ডিগ্রি হবে তাই না না ফিফটিন প্লাস অবশ্যই কারণ আমরা জঙ্গলের ভিতরে বলে একটু ঠান্ডা লাগতেছে ফিফটিন প্লাস থার্টিন কিন্তু সান থাকার কারণে বাইরে মানে এত ঠান্ডা নাই কিন্তু এখানে গাছের গাছ এবং হচ্ছে বাতাসের কারণে একটু ঠান্ডা ফিল করতেছে কি বড় বড় গাছ চলো আমরা ওয়াটারফল দেখি এই পয়েন্ট থাকতে আমরা ঝর্ণাটা একটু দেখতে পাচ্ছি কিন্তু এটা কি ভাই মেন পয়েন্ট না অ্যাকচুয়ালি মেন পয়েন্টটা নিচে এটা আসলে ওই মূর যে নদীটার একটা অংশ ওটা পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে করে ছাপের মতো করে নেমে আসছে আর আচ্ছা। নিচে নেমে আমরা মেইন ঝর্ণার পয়েন্টটা দেখতে পাবো এটা আসলে ন্যাচারাল এটা nothing that much big but it's interesting to explore okay আমরা দেখতে দেখতে কাছাকাছি চলে এসেছি খুব সুন্দর একটা কাঠের ব্রিজ এবং এখানে অনেক ভিজিটর আসছে অনেকে এটা দেখার জন্য আর বেসিক্যালি এখানে টাইম স্পেন্ড করার জন্য সবাই আসছে আর আজকে যে চমৎকার ওয়েদার এই ওয়েদারে এইরকম ডিজিটাল মানে লোকেশন গুলো আসলে খুব ভালো লাগে খুব ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা তো রোজার হ্যাঁ। মাঝে একটু আরাম হ্যাঁ। পানির স্বচ্ছতা দেখুন হ্যাঁ। আচ্ছা আমরা কিন্তু ঝর্ণার উপরে না তারপরে উঁচু আছে তুমি কাছে যাও না আমরা ওইদিকেও যাব উপর থেকে একটু দেখাই দেয় দেখুন বন্ধুরা কি সুন্দর একদম ক্লিন পানি আচ্ছা আমি আর কাছে না যাই তাহলে দুর্ঘটনা করতে পারে তো এই সাইড থেকে হচ্ছে ফুল ভিউটা দেখা যায় এখান থেকে ভিউটা আসলে বেশি সুন্দর পানির পরিমাণ একটু কম এটা সামারে আরো অনেক বেশি পানি হয় ওই যে নিচে আমরা জঙ্গলের ভিতরে একটা ম্যাপ দেখতে পাচ্ছি ম্যাপ না এটা ইনফরমেশন শিল্ডার যেটাকে বলে বোর্ড দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি মারমেইড সামথিং লাইক দ্যাট আর এখানে তো দেখাচ্ছে তিনটা ওয়াটারফল আমরা অ্যাকচুয়ালি ফেরি আচ্ছা তিনটা ওয়াটারফল আমরা এখন কোনটাতে আছি আমরা আছি হচ্ছে ফর্জা ওয়াসাফল এটা হচ্ছে প্রিভিয়াস যেটা সামনের ওয়াটারফল আচ্ছা আমরা উপরে যাব আর উপরে আছে পিছনেরটা আছে হিমতলা ওয়াসাফল এটাও আছে আরো কয়েকটা ওয়াটারফল আছে আশেপাশে এই জায়গায় ওয়াসারফল মানে হচ্ছে ওয়াটারফল বন্ধুরা এটা জার্মান ওয়ার্ড <laughs> পাহাড়ি বন্য রাস্তা দিয়ে হেঁটে আমরা ঝর্ণার নিচের দিকে যাচ্ছি তুমি এত সাইড ধরে হাঁটতেছো কেন পরে যাবো তো কারণ এখানে অনেক পাথর আছে সবাই ছবি নিচ্ছে পানির খুব সুন্দর একটা সাউন্ড এখান থেকে তো আমরা একদম নিচে চলে এসেছি এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা আচ্ছা ঝর্ণার পেছনেও যাওয়া যায় দেখছো পানি আসলে কিন্তু এত কম না যতটা কম আমরা ভাবতেছি এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় অসম্ভব ঠান্ডা কিন্তু অনেক আরাম এখন পর্যন্ত আমি কোনো মাছ দেখতে পাচ্ছি না তো আমি জানি না এখানে মাছ আছে কিনা না এখানে ঝর্ণার পানি এটা ঠান্ডাই হয় আর ওয়েদারও তো মোটামুটি ঠান্ডা সামারও ঠান্ডা পাবা মাছ দেখতে পাচ্ছি না মাছ নাই খুব সুন্দর একটা ঝর্ণা ভাই আমাদের দেখালেন ভাই আপু অনেক ধন্যবাদ মিথিল আপুকে অবশ্যই সবাই ফলো করবেন <laughs> আমাদের দুজনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা thank you thank you so much so sweet couple there and there hosting me তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ